কেউ জানে না তুফান ছবিটার কোনো কিছু মনে আছে আপনার কোথায় শুটিং হয়েছিল কিংবা কি কক্সবাজার শুটিং তুফান হ্যাঁ, ছবি চিটংয়ে হয়েছিল কক্সবাজারে কক্সবাজার ইয়েস আচ্ছা। কক্সবাজার অনেক কক্সবাজার লোকেশন ওয়াজ देयर হ্যাঁ কক্সবাজার সেটাই শুরুতে কিন্তু শাবানার সঙ্গে জুটি হয়ে অনেকগুলো ছবি আমাদের দিয়েছেন বানজারান তুফান রাজ দুলারি এইসব ছবি সবগুলো সুপারহিট তাই না তো ও জুটিটা কিন্তু দর্শক গ্রহণ করেছে সাবানা শুরু হলো আমার সঙ্গে কাজ করা সুপার হিট তারপরে এইটা হয় সুপার হিট ওইটা হয় সুপার হিট যেটাই করেছে সেটাই সেটাই সুপার হিট তারপরে সে আমাকে খুব আপন মনে করে আমার আমাকে ভাইয়ের মতো মনে করে এই জন্য তার বলে অনেক কথা এটা সেটা যাই হোক সেগুলো গেল দর্শকরা একটু সানন্দে গ্রহণ করেছিল এই জুটিটা হ্যাঁ এই জুটি গ্রহণ করেছিল অলিভের সঙ্গে আপনার বেশি ছবি ছিল না হ্যাঁ। কিন্তু যে কটা ছবি ছিল মূল সুপারহিট ছিল এবং এই ছবিগুলো আপনাদেরকে মানে স্মরণীয় জুটি করে রেখেছে আমাদের বাংলা সিনেমায় হ্যাঁ অনেক অনেক ছবি এত চলেছে মানে তাকে নিশ্চয়ই লোকরা পছন্দ করতো পছন্দ হ্যাঁ। করতো আমাকেও করতো তারপরে হয়তো দুই এই পেয়ারটাকে ভালো মনে করতো এই জন্য দেখি যার জন্য বাহাদুর ছিল সেটাও চলেছে বেদিন রেইনে ছিল আর আরও কিছু কিছু কিছু ছবিতে আমি নাম নায়িকা রোজিনার সঙ্গে আপনার একটা ভালো একটা পর্দায় জুটি গড়ে হ্যাঁ, উঠেছিল অনেকগুলো ছবি হ্যাঁ, করেছেন অনেকগুলো ছবিতে ভালো হ্যাঁ, প্রথম ছবিটা ছিল রাজমহল ওই ছবিটার জন্য ওই ছবিটাতে নায়করা করতে চায় না কেউ সবাই তো হিউম্যান বিং এখন কে কোথায় কি হয়ে যায় কোথায় কত কত উপরে ওঠে বড় হয় ইয়েতে চলে যায় এমন পজিশনে চলে যায় সুযোগটা দিয়েছেন বলেই এটা এটা বলা যায় না এটা মানুষের দ্বারা অনেক কিছু সম্ভব এটা হিউম্যান সাইকোলজিতে বলে তো আমাকে তখন বলল যে এইটা আপনি একটু ছবিটা করে দেন তা আমি আবার এক এক মিনিট চিন্তা করলাম ওদের ওদের সঙ্গেই বসে পাশে তার ঠিক আছে আমি করে দেবো যান সেই রোজিনা রাতারাতি নায়িকা হয়ে গেলেন স্মৃতিটা বলি যে ঘোড়া আমার খুবই মনে খুব ইন্টারেস্ট লাগে <laughs> আচ্ছা। আমার খুব আনন্দ লাগে যে হর্স রাইডিং গেম ভাই সেই কাহিনীটা একটু বলেন যে যে ঘোড়ার টাইম মেনটেন করতো যেটা সেই আচ্ছা। কাহিনীটা বলেন সেটা সেটা হলো কি যা আমাকে জীবন মরণ ছবি জীবন মরণ ছায় ছবিতে সেই ঘটনাটা ছিল ঘোড়া নিয়ে গেল সেই ইয়েতে এই মিরপুর তা আমি বাস ঘোড়াকে দিলাম ঘোড়া রেস হ্যাঁ, চললো প্রায় আট দশটা ঘোড়া চেস করতে নিলাম যে আমার অপোনেন্টরা রুট করে চলে যাচ্ছে ওদেরকে আমাকে ধরতে হবে এত স্পিডে যাচ্ছি এত স্পিডে যাচ্ছি মানে এটা চিন্তাও করা যায় না আশেপাশে কোনো লোক থাকতে পারবে হঠাৎ ঘোড়া থেমে গেল একেবারে মানে মনে হয় যে ব্রেক হয়ে গেল একদম ফোর হুইল গাড়ি চালালে যেরকম চার চাকা একসাথে জমে গেল হ্যাঁ। এরকম ঘোড়া আমারটা দাঁড়ায় গেল আচ্ছা। সামনেটা দাঁড়ালো সব ওর সামনেগুলি দাঁড়ালো সব এক দাঁড়িয়ে গেল হ্যাঁ। আর আর যাচ্ছে না সেটা মানে গেছে তাদের ট্রেনিং ট্রেনিং বুঝে ঠিক একটা বাজে ওরা খায় আপনি কিন্তু সামাজিক ছবি করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের দিয়েছেন হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর করেছে কিন্তু ওইটাই হ্যাঁ। বিনিশুতার মালা অনেক ছবি সামাজিক আপনার এগুলো এত চলতো বিনিশুতোর মালা এর এর উপরে সামাজিক কি হতে পারে হ্যাঁ। আমি যদি আজকে দেখাতে পারতাম যে বিনিশুতো মালার ওই যে পালকি ভাঙ্গার সিনটা জীবন মানুষের মনের মধ্যে আছে যে পালকিটাতে যে পালকিটা ভেঙে ফেললাম যে পালকি দিয়ে আমি যাকে ভালোবাসি সে তাকে নিয়ে যাচ্ছি নিয়ে আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আবার দেখি যে এই এই পালকি দিয়ে আমি নিয়ে যাচ্ছি এই পালকি এটার মধ্যে সে ছিল হ্যাঁ। ভাঙি একদম ভেঙে ভাঙার পরে সে সিন থাকে আপনি দেখে নেন যে সেটা দেখলে অনেক সুন্দর একটা ছবি ছিল আপনার লিপে কিন্তু আমাদের খুরশিদ আলমের গায়কের কণ্ঠে অনেক গান আপনার সাথে মিলেও যেত চুমকি চলেছে একা পথে এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে পর্যন্ত আরেকটা ছবি ছিল বাহাদুর সেটা তো মানে সবাই জানে সুপার টুপার হিট হ্যাঁ। বাহাদুর ছবিটা তো অনেক ভালো ভালো কিছু গান ছিল হ্যাঁ। যেগুলো আমরা এখনো ভুলতে পারিনি আসলে ভোলা যায়ও না অনেকেই আমার ওয়াসিম ভাইকে পায় না কেউ আপনার ইন্টারভিউ নিতে পারে না কিংবা আপনি যান না এটা কেন আর যদিও আমরা আপনাকে পেয়েছি আমরা ভাগ্যবান বাংলাদেশ টেলিভিশন না ভাগ্যবান ভাগ্যবান হচ্ছে আমার মেয়ের নামটা তুমি নিয়ে নিলে কিভাবে you have you have taken it from almighty Allah so আমি আগে তো জানতাম না I didn't know this thing তুমি যখন ডিসক্লোজ করলে যে your name is Bushra so আমি জানি যে আপনার নাম সো আই ক্যানট অ্যাবার্ড you just any by any আমি যেভাবে হোক বাই এনি মিনস যে আমি তার কথাটা শুনবো আমি আমি খুব সৌভাগ্যবান যে আপনার মেয়ের নাম বুসরা এবং আমার নাম বুসরা সে সেহেতু একটা আপনার সফট কর্নার একটা কাজ করে সে মেয়ে আপনার নেই এখন আমরা জানি সবাই তো সেহেতু আমি খুব ভাগ্যবান যে আপনি আমার নাম শুনেই আপনি রাজি হয়েছেন এবং আমাদের ছাইগল্প অনুষ্ঠানে অনেক সময় দিয়েছেন আপনাকে কি বলে ধন্যবাদ দিব অনেক গল্প করলাম আজকে হ্যাঁ। দর্শকদের অনেক গল্প শোনালাম অনেক ভালো লাগলো অনেক গল্প বাকি আছে আপনার শোনার অন্য কোনো পর্বে আপনার গল্প শুনবো খুব ভালো লেগেছে হ্যাঁ। আপনি আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে আসছেন আমরা খুব খুশি আজকে বাংলাদেশ টেলিভিশন এবং ছায়াগল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ফুলের দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সবার প্রিয় নায়ক ওয়াসিম ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এখনও আমাদের তিনি প্রিয় তার এত ছবি আমাদের বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে সেই ছবিগুলোতে তিনি অনেক পুরস্কৃত হয়েছেন কিন্তু জাতীয় পুরস্কার তার ভাগে এখনও জোটেনি ঠিকই কিন্তু তিনি সবচেয়ে বড় পুরস্কার যিনি যেটা পেয়েছেন সেটা হলো আমাদের দেশের লক্ষ কোটি মানুষের সিনেমা ভক্ত মানুষের অফুরন্ত ভালোবাসা তিনি পেয়েছেন আর তাই তো তিনি ভুলে গেছেন তার যত অভিমান যত ক্ষোভ সব কিছু তাই তো তার সেই দিলেন ছবির গানটি দিয়েই শেষ করতে চাই যে আমি তো আজ ভুলে গেছি সবই ঠিকই তিনি ভুলে গেছেন তার অগণিত ভক্ত দর্শকদের ভালোবাসা পেয়ে দর্শক আজ এই পর্যন্তই